এই যে জায়গা এখানে না আসলে এর অভিজ্ঞতা কেউ বোঝে কখনো কত সুন্দর কি রয়েছে হ্যাঁ? কষ্ট করে আসলেও এখানে এসে প্রাণটা ভরে যায় <laughs> এটাই তো জীবন কষ্ট করলে কেষ্ট মেলে আছে হচ্ছে তুমি কি কোথায় কী চাও あ。